Hoş একটা খাইতে করছেন ভাই আপনারা তাকে খাবার সবাই না দেন তিনি একটু খাচ্ছেন ভাই তিনি শোন নাই ঘুমান নাই তিনি সকাল দিয়ে খান নাই একটু খাইতে করছেন ভাই আপনাদের পায়ে হাত বলতেছি ভাই আপনাদের পায়ে হাত

খবর দিয়ে থাকি উনি যতক্ষণ আসবেন না ওই ফাঁকায় থাকবেন না এটা তো মহাব্বতের পরিচয় আল্লাহ তালা আমাদেরকে তো অভিযান করে ভাই ভাই নজরুলের ভাই আপনাদের কাছে আমি আপনাদের পায়ে হাত রাখে বলতেছি ভাই ধরে ধরে সম্মানিত Mandrasar fuerte Pokémon.